হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম যে ইনস্টাগ্রাম আপনাদের যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেটিতে আপনারা কিভাবে ইনকাম করবেন আসলে ইনস্টাগ্রাম আইডি থেকে কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে আপনাদেরকে জানাতেই চলে আসলাম তো চলুন আমরা সেই বিষয়গুলো জেনে নিই আর যারা এখন আমাদের এই নু টেকনোলজি জ্ঞান বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বাংলা ভাষা সম্পূর্ণ জ্ঞান টেকনোলজির পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলুন আজকে আমরা দেখব ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনকাম করা যায় তার পাঁচটি উপায় সম্পর্কে তো চলুন আমরা কিভাবে সেই ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম আইডি থেকে ইনকাম করতে পারি সেগুলো দেখে আসি প্রথমে এক নম্বরে আপনি যেভাবে ইনকাম করতে পারেন ফার্স্টলি বলতে গেলে আমি সেটাকে বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু ইনস্টাগ্রাম আইডি থেকে আপনি খুব সুন্দর ইনকাম করতে পারেন অনলাইনে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং যদি আপনি না জেনে থাকেন তাহলে অনলাইনে গিয়ে এটির খোঁজ নিতে পারেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে অ্যাফিলিয়েটিং মার্কেটিং কিভাবে করে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং হয় তো অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে একটু আমি সাধারণ ছোট করে একটু ধারণা দিই আপনি একটি প্রোডাক্ট কাউকে বেচে দিলেন মনে করেন অ্যামাজনের একটি প্রোডাক্ট বা দারাজের একটি প্রোডাক্ট আপনার মাধ্যমে আপনি বিক্রি করলেন সেখানে সেই প্রোডাক্টটি যদি আপনার লিঙ্ক থেকে কেউ ক্রয় করে সেক্ষেত্রে তো আপনাকে কিছু পার্সেন্টেজ দেয়া হবে এই পার্সেন্টেজ যেটা দেবে এইটাই এইটাই হচ্ছে আপনার ইনকাম আর এই লিঙ্কটা যদি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যদি ফলোয়ার থাকে সেখানে যদি আপনি এই লিঙ্কটি দেন এবং সেখান থেকে যদি সেই লিঙ্কে ক্লিক করে যদি কয়েকজন মানুষে আপনার সেই প্রোডাক্টটি কেনে সেক্ষেত্রে কিন্তু আপনার সেইভাবে ইনকাম হওয়া শুরু হবে হচ্ছে দুই নাম্বার যেভাবে আপনি ইনকাম করতে পারেন ইনস্টাগ্রাম থেকে সেটি হচ্ছে কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রমোট করে তো দেখুন আপনার অনেক বড় ইনস্টাগ্রাম আইডি যেখানে অনেক ফলোয়ার রয়েছে এরকম যদি আপনার এরকম যদি আপনার ইনস্টাগ্রাম আইডি হয় যে আপনার অনেকগুলো কি রয়েছে ফলোয়ার রয়েছে সেক্ষেত্রে আপনি আরেকজনের ইনস্টাগ্রামটিকে প্রমোট করে দিতে পারেন যে আপনার ফলোয়ারদেরকে বলতে পারেন যে এরকম একটি অ্যাকাউন্ট আপনারা এনাকে ফলো করুন এ করুন এইভাবে করলে কিন্তু সেক্ষেত্রে যদি যার আপনি ইনস্টাগ্রাম আইডিটি প্রমোট করছেন সে কিন্তু আপনাকে টাকা দিতে পারে এরপর তিন নম্বরে যে আইডিটি আইডিয়ার কথা বলবো সেটি হচ্ছে ইনস্টাগ্রাম আইডি বিক্রি করে তো দেখুন আপনার যদি ফলোয়ার দশ হাজার অথবা বিশ হাজারের মতো থাকে অ্যাক্টিভ ফলোয়ার সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটি বিক্রি করে দিতে পারেন আপনারা হয়তো জানেন ইউটিউবের আইডি কি করা যায় ইউটিউব চ্যানেল বিক্রি করা যায় সেক্ষেত্রে সেই সেই ধরনেরই ইনস্টাগ্রাম আইডিও আপনারা বিক্রি করতে পারেন আপনার কিন্তু সেক্ষেত্রে ফলোয়ার থাকতে হবে দশ থেকে বিশ হাজার অ্যাক্টিভ ফলোয়ার থাকলেই আপনি সেই আইডিটিকে খুব সুন্দর করে বিক্রি করে দিতে পারেন এরপর চার নাম্বার যেটি কথা বলবো সেটি হচ্ছে স্পন্সরশিপ আপনার আইডিতে যদি অনেক ফলোয়ার থাকে আপনি যদি খুব ভালো একজন স্বাস্থ্যবান লোক হয়ে থাকেন আপনার ফলোয়ার বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি স্পন্সরশিপ নিতে পারেন অনেকে কিন্তু স্পন্সরশিপ দেয় যারা ভালো ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে যাদের তাদেরকে যেমন ধরুন কেউ আপনার টি শার্টের একটি অ্যাডভার্টাইজ করবে সেক্ষেত্রে কিন্তু যদি আপনাকে যদি স্পন্সরশিপ দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম হবে স্পন্সরশিপ অনেক ধরনের পাওয়া যায় যেমন অনেক ধরনের পাওয়া যায় gaming related T shirt related device ইত্যাদি করার জন্য কিন্তু স্পন্সরশিপ নিয়ে নেয় এখান থেকে কিন্তু অনেক ভালো একটি আর্নিং হয় পাঁচ নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে ফটো সেলিং এটি বাংলাদেশ হয় কিনা সন্দেহ কিন্তু অন্য দেশে এটি খুব সুন্দর খুব ভালোভাবেই হয় সেটি হচ্ছে আপনি কোনো একটি জায়গায় ঘুরতে গেলেন অথবা ট্রাভেল করতেছেন সেখানকার খুব সুন্দর একটি ছবি আপনি ক্লিক করলেন এবং সেই ছবিটি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করলেন তো এই ছবিটি যদি অন্য কোনো লোকের ভালো লাগে সেক্ষেত্রে কি আপনার জিমেল দিয়ে থাকবে নাম্বার দিয়ে থাকবে সেক্ষেত্রে তার যদি ভালো লাগে তিনি কিন্তু আপনার সেই ফটোটি কিনে নিতে পারে টাকার মাধ্যমে বিক্রি করে দেওয়ার পর সেই ছবিটি তিনি কোনো ওয়াটারমার্ক থাকবে না খুব সুন্দর ছবিটি পাবে সেক্ষেত্রে এইভাবে আসলে ইনস্টাগ্রাম থেকে এইভাবেই আসলে ইনকাম হয় আমি বললাম পাঁচটি এই ধরনের অনেকভাবে ইনকাম করা যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এখন আমাদের টেকনোলজি জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এটি বাংলা চ্যানেল বাংলায় আপনি সব ধরনের টেকনোলজির জ্ঞান পাবেন বাংলায় সব কি বলে টেকনোলজি প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন আপনার ফোনের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে জানতে পারবেন কম্পিউটার নিয়ে কোনো প্রবলেম ফেস করলে সেগুলো জানতে পারবেন এই চ্যানেল থেকে এরপর আরও জানতে পারবেন ইন্টারনেটে আপনার কী ধরন কীভাবে ব্যবহার করা উচিত এরপর আপনার সোশ্যাল মিডিয়াকে কীভাবে বৃদ্ধি করবেন কীভাবে আর্নিং করবেন অনলাইন থেকে তো এই সমস্ত বিষয়গুলো জানার জন্য অবশ্যই এখনই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল আইকনটি অলে করে রাখুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আশা করি খুব তাড়াতাড়ি আমরা ওয়ান কে পরিবারে পরিণত হব সেই শুভকামনা রেখে আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আমি আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে